লাগায় সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধানি ধানি সা ও ললো না ও না ও না ও না দেহ দিলা মনটা দিলা না নাউজুবিল্লাহ পাবেন না এখন সেই সন্তান ছোটবেলাতেই মোবাইলের মধ্যে ও ললো না ও ললো না এই গান শুনে বড় হবে আমার ভাইয়েরা বলেন তো ওই সন্তান বড় হলে মুত্তাকি হবে না মাস্তান হবে আপনারা সবাই বরফির আব্দুল কাদের জিলানির কথা শুনেছেন না শোনেন নাই এই বরফির আব্দুল কাদের জিলানি বলছেন আমি এত বড় পীর হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে কার কারণে মায়ের কারণে বড় পীর আব্দুল কাদের জিনানি বলেন আমি যখন ছোট ছিলাম আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করে দেয়া হলো ছোট্ট বাচ্চা মা মাদ্রাসায় গিয়ে বলে ও উস্তাদ আমার সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাতে চাই বরফের আব্দুল কাদের জিলানির মা যখন বলেছে ছোট্ট বাচ্চাকে মাদ্রাসায় রেখে আসছে পরের দিন সকালবেলা ওই মাদ্রাসার হুজুর একটা কায়দা নিয়া প্রথমে কিন্তু আলিফ বা তাসা পড়ানো হয় কথা কম ঠিক কিনা একটা কায়দা নিয়া ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানিকে ডাক দিয়া বলে বাবা তোমার মা তোমাকে কোরআনের হাফেজ বানাতে চাই আসো বাবা তোমারে সবক দিয়া দি এই কথা বলে একটা কায়দা নিয়া ওই ওস্তাদ বলছে বাবা তুমি পড়ো আলিফ কি পড়ো আলিফ এরপরে বা এরপরে তা এরপরে সা কথা কন ঠিক কিনা কিন্তু ইতিহাস সাক্ষী হুজুর যখন বলেছে বাবা তুমি বলো আলিফ ছোট্ট বাচ্চা কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে আলিফ লা الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ছোট্ট বাচ্চা যেমন এরকম করে পড়া শুরু করে দিয়েছে তার উস্তাদ জুতে থুয়ে এক দৌড় জুতা তুই এক দৌড় মেরেছে সব উস্তাদদেরকে ডাক দিয়ে বলে আজব ঘটনা আমি ছোট্ট বাচ্চারে পড়াবো আলিফ আর আব্দুল কাদের আলিফলাম মিম থেকে পড়া শুরু করে দিয়েছে মুখস্থ সব ওস্তাদ চলে আসলো ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানি এক পারা নয় দুই পারা নয় তিন পারা নয় পবিত্র আল কুরআনুল কারীমের 18 পারা পর্যন্ত মুখস্থ শোনায়া দিয়েছে তুমি কিসের জন্য তার খানায় ভর্তি করেছ মা বলে ওস্তাদ আমার সন্তানকে তো কোনোদিন মাদ্রাসায় পড়াই নাই আমার সন্তান আঠারো পাড়া পর্যন্ত মুখস্থ করলো কেমনি সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বলতেছে মা তুমি নিজে আঠারো পাড়ার হাফেজা প্রতিদিন যখন কোরআন তেলোয়াত করতে মা আমি তোমার পাশে বসে কোরআন তেলোয়াত শুনতাম আমার যখন ঘুম আসতো না কোরআন তেলওয়াত করে ঘুম পাড়ায় দিতা তোমার কণ্ঠে কোরআন তেলওয়াত শুনতে শুনতে আমি আঠারো পাড়া পর্যন্ত মুখস্থ করে ফেলেছি ওস্তাদ আমাকে যদি সবক দেওয়ার দরকার হয় আপনি উনিশ নাম্বার পাড়া থেকে সবক দেয়া দেয় আহা আর আজকালকার মা সকালবেলা মাও ঘুমায় সন্তানও ঘুমায় মসজিদের হুজুর মাইকে মক্তবে পাঠাও বলে চিৎকার করে মক্তবে দেয় না আছে না নাই কিন্তু মার্কেটে নিয়ে যাওয়ার বেলায় এক নাম্বার আছে কিছু মা ডিজিটাল মা এক দোকানের মধ্যে চোদ্দ বার করে ঘোরাফেরা করে এই চাঁদপুরে হয়তো নাই কিন্তু ঢাকা বসুন্ধরা সিটিতে গিয়া দেখেন মা জিন্সের প্যান্ট গেঞ্জি পরে মার্কেটের মধ্যে ঘুরি ছোট্ট বাচ্চাও তার সঙ্গে সঙ্গে হাঁটে আছে কি নাই দেখছেন না আপনারা এখন ছোট্ট বাচ্চা মার্কেটে যখন চলে যায় তার পেশাব লাগে কি লাগে না ছোট্ট বাচ্চার একটু পরপর পেশাব লাগে না একটু পর পর বলে আম্মা আমি পেশাব করব পেশাব করব ডিজিটাল মা চিন্তা করে সর্বনাশ আমি যেমন ডিজিটাল আমার সন্তানকেও ডিজিটাল বানাতে হবে এই চিন্তা করে সন্তানকে এবার মা শেখায় দিয়েছে বাবা এখন থেকে তোমার যখন পেশাব লাগবে তুমি বলবা আমি গান করব কি করব। ডিজিটাল মায়ের উল্টা শিখায় কি শিখায় না সকালবেলা কোরআন তেল অতের বদলে সারে গামা লাগায় সারে গা রে গামা গামা পা মা পা ধা পা ধানি ধানি সা আছে না নাই ওই বাবা পেশাব লাগলে বলবো আমি গান করব ছোট বাচ্চারে যা শিখাবেন তাই শিখবে কথা কোন ঠিক কিনা ছোট্ট বাচ্চারা যখন পেশাব লাগে মার্কেটের মধ্যে চলে যায় কয় আম্মু আমি গান করব সবাই মনে করে গান করবে আর মা আস্তে করে পেশাব করে নিয়ে আসে সিস্টেম ভালো না খারাপ ডিজিটাল সিস্টেম কি সিস্টেম এর কয়েকদিন পরে ওই সন্তানের নানা দুইবার হজ করেছে এক মাদ্রাসার প্রিন্সিপাল অনেকদিন পর মেয়ের বাড়িতে বেড়াতে এসেছে আসার পরে বলতেছে মা অনেক দিন পর তোর বাড়িতে আসলাম একটা রাতের বেশি আমি থাকবো না ছোট্ট নাতি এখন বায়না ধরেছে না না একটা রাতের বেশি যখন থাকবা না ওই একটা রাত আমি তোমার সঙ্গে ঘুমাবো নানা নাতির সম্পর্ক ভালো না খারাপ নানা নাতি একসঙ্গে ঘুমাইছে রাতের বেলা রাত দুইটার সময় হঠাৎ করে নাতি নানের ডাক দিয়ে কয় নানা আমি গান করব নানা চিন্তা করে সব বোনাস রাত বাজে একটা দুইটা এত রাতে আমি গান করব কয় না না তিয়ারা তো এত রাতে তোর গান করতে দেওয়া যাবে না কয় না না আমাকে গান করাই লাগবে না না কয় সব্যনাশ নাতি যদি গান শুরু করে পাশের ঘরের থেকে মেয়ে জামাই মনে করবে হাজি না পাজি রাত দুইটার সময় নাতির কাছে গান শুনে না না কয় নাতিরে যা গান করা সকালে করিস এত রাতে গান করা যাবে না নাতি এবার কান্না শুরু করে কয় না না আমি যদি গান না করি আমি কিন্তু বাঁচবো না এখনই গান করা লাগবে না না চিন্তা করো ইবলিসের চৌথ বড় শয়তান রাত দুইটার সময় গান না করলে বলে বাঁচবে না নানা এবার বুদ্ধি করে কয় নাতি শোন তুই যদি গান না করলে বাঁচবি না তুই আস্তে আস্তে আমার কানে কানে গান কর নানা চোখ বন্ধ করে কান টাকায় ধরছে ছোট্ট বাচ্চা প্যান্টের সেন খুলে দিয়ে একেবারে কানের মধ্যে ডাইরেক্ট নানা দাঁত ফিরুল্লাহ বললা ফায় উঠছে পাশের ঘরের থেকে মেয়ে এসে বলতে সাব্বা কি হয়েছে কয় কি হর বাকি আছে গান করার কথা বলে তোর সন্তান শয়তান আমার কানের মধ্যে পেশাব করেছে কয় বাবা ওর কোনো দোষ নাই আমি ওরা শিখাই দিয়েছি পেশাব লাগলে বলবে গান করব এই জন্য তুমি বুঝো নাই তোমার কানের মধ্যে গান করে দিয়েছি কয় শোন মা এই শিক্ষা নিয়ে আছে এই সন্তান বড় হবে এই বয়সে আমার কানের মধ্যে পেশাব করেছে এই শিক্ষা নিয়ে যদি বড় হয় ভবিষ্যতে গোটা জাতির বুকে পেশাব করে দিবে এই সন্তানগুলাই বড় হলে খোর ফেন্সিডিল খোর সন্ত্রাস ইফতিজার এরাই হয় কথা কোন ঠিক কিনা এই জন্য পরে কান্দা লাভ নাই আগেই কান্দা লাগবে রাজি আছেন তো আপনার মোবাইলের মধ্যে সিনেমা নাটক গান যা আছে সব ডিলিট করবেন রাজি আছেন আপনার মোবাইলের মেমোরিতে কোরআন শরীফ ডাউনলোড দিয়ে দেন ছোটবেলাতেই আপনার সন্তান যদি মোবাইলে কোরআন তেলাওয়াত শুনে আল্লামা সুদাইসির ওই সন্তান আজও বরফের আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর অলি হয়ে যাবে